নেই যে শান্তি চারিধারার খাবাতি জাহেরিয়াতের ভ্রান্তি জীবনে সবার নেমেছে হতাশা পাবে ক্লান্তি তোমার মত নেতা পেলে সকল আধার দূরে ফেলে তোমার মত নেতা পেলে সকল বেদনা মুসলিম অপমান মার কোরআনের আইন মানুষ গুরুত্ব জীবন জ্বালা নাম মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু নাম মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লে আলা কোনেতে ফাগুন মনেতে আগুন কোনেতে ফাগুন মনেতে আগুন যে নাম চোখে মন মিঠাই চালা নাম মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ সাল্লে আলা محمد صل على محمد صل على এত হাসতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল বার্ষিকী কত কত বার্ষিকী এখন মাহফিলে যে অন্তত এই বার্ষিকী দেখে একটু উপলব্ধি করানোর চেষ্টা করি প্রায় মাহফিল সেটা হলো এই প্রথম বর্ষ প্রথম বর্ষে যখন শুরু হয়েছিল তখন যে শ্রোতাগুলো ছিল এই পাঁচ বছরের মধ্যে কেউ মারা যায় নাই গেছে আবার প্রথম বর্ষে যখন এই শুরু করা হয়েছিল তখন অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করেছিল তারাও কেউ মারা যায় নাই ওরাও গেছে যাই প্রথম বছর শুরু করার পরে আজকে পঞ্চমতম বছরে অনেকেই আছে যারা মাহফিলে বসার তৌফিক ছিল যোগ্যতা ছিল সময় ছিল শক্তি ছিল কিন্তু আসে নাই বসে নাই বরং মাহফিলের বিরুদ্ধে কথা বলেছে এমন অনেকেই আছে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আবার এসেছিল বসেছিল শুনেছিল এমন অনেকেই আছে কমন দেশের বাসিন্দা হয়েছে আজকে এখানে যারা বসেছেন বলেন তো লাভবান যারা হয়েছে লাভবান হয়েছে কথা কি বোঝা গেছে লাভবান যারা এখন কি বোঝা গেছে লাভবান হয়েছে তারাই যারা কোরআনের পক্ষে ছিল কোরআনের পক্ষে কোরআনের কথা শুনেছে কোরআন থেকে জেনেছে কোরআন মেনেছে কোরআন মোতাবেক জীবন গঠন করেছে তারাই সার্থক হয়েছে আর যারা বাধা প্রদান করেছে তারা যারা কবরে গিয়েছে অন্তর্ন্ত দিন যা হয় হোক যখন চলে তখন পাটানি একটু বাড়ে না কমে আবু রাহাব নাকি সোমবারে দেখিয়ে দিয়েছিল যখন ওই ধাত্রীরা আসছিল যে কোন বাড়িতে শিশু সন্তান হয়েছে বাচ্চাটা নিতে চায় তো আবুল আহাব নাকি দেখিয়ে দিয়েছিল যে ও যে ওই বাড়িটা আবুল আহাব কি আবু জাহেল যাই হোক তো এই দেখানোর কারণে প্রতি সোমবারে তার কবরে শাস্তি করতে হয় অন্তত পাই তো আল্লাহ দিতে পারে না পারে না আমার বিশ্বনবীকে দেখিয়ে দিয়েছেন যে এই ঘরটা এই জন্য শাস্তি কম হয় আল্লাহ চাইলে কোন অছিয়ায় কাকে ক্ষমা করবেন আর কোন অছিয়ায় কাকে পাকড়াও করবেন আমরা কেউ জানি না মাঝে মাঝে অনেকেই বলে আমার আমার ভাই আছে মাঝে মাঝে অনেকে বলে খারাপ করে আমি আসলে সামান সামান এই কথা বলে যে সামান আল্লাহ আসলে আমি সংক্ষেপে

কোনদিন আমি ঢাকা ভাইকে নিয়ে ধরা হচ্ছে আজকে আমার আরেকজন দেখলাম যে লিডার নিয়ে কথা বলেছেন যে লিডার নাকি বিশ্বকবির ক্ষেত্রে এই সম্প্রচারণটা করা যাবে না উনি এই শব্দচয়নের পিছনে যেটা লাগিয়েছেন যে লুচ্চা রিজার্ভ খায় বদমাইশি করে ভান্ডামি করে ধর্ষণ করে তারা হয় লিডার আচ্ছা শুধু কি তারা লিডার হয় না মসজিদের ইমাম এটাকে লিডার বলা হয় মসজিদের বলা হয় কিনা মুসলমানদের লিডার ইংরেজি শব্দ আর বাংলা শব্দের যদি আপনি পার্থক্যটা না বোঝেন তাহলে তো সমস্যা আপনি লিডার বিশ্বকবি আমাদের নেতা প্রতিটা ছোটখানে আমরা বলে থাকি আমার নেতা তোমার নেতা আরো ধরে আমার নেতা তোমার নেতা এই বিশ্বনবীকে নেতা যারা মানতে পারে না তারাই শুধুমাত্র বাতিলের সাথে আমেরিকান নেতাতন্ত্র ইংরেজিতে যেটাকে লিডার বলা হয় বাংলাতে সেটাকে নেতা বলা হয় আর আমাদের নেতা নামাজ পড়ে না এক পুত্র গাঁজা টানে পাঁচ সাক্ষী হতে পারলাম আগামী বছর আবার এই মাহফিলের আয়োজন করা হবে কবির সামাদ পৃথিবীতে নাও থাকতে আবার আপনার সবাই থাকবেন না আমার কাছে আবার থাকবেন হ্যাঁ খবর হ্যাঁ? আসলে এই পৃথিবী ছেড়ে কখন তাকে সরে যেতে হবে আমরা কেউ জানি আল্লাহ যখনই ডাক দিবেন তখনই চলে যেতে হবে এটার জন্য কোনো সিরিয়াল নেই কোনো বয়স নেই সব জানি জানা যায় যে মধু মন্ত্র কোথায় ঠিক না জানা যে সর্বনা ভয় লাগে না আর কুলু নাসিন যাই খতুল মাউত শুনে শুনে তোকে পারে না তার ঠিক না মুখস্থ কিন্তু আমরা শুধু মুখস্থ জানা যা করি মাটি উঠে মাটি নিয়ে যখন বলেছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটিটা ছুঁড়ে দিই বলবে ও আমার ভাই ও আমার চাচা ও আমার দুলা ভাই ও আমার নেতা ও আমার ইমাম ও আমার মুয়াজ্জিন ও আমার গ্রামবাসী ও মা ও বাবা তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল আবার তোমাকে মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আমার একদিন মাটি থেকে তোমাকে আপনার জন্য একদিন আপনার জন্য কি মসজিদের খাটি এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কোন দোকানের কাপড়ের কাপড়টা আজ পর্যন্ত আমিও কাপড়ের কাপড়টার দামটা যাচাই করিনি কত টাকা নেয় অথচ আমাদের জীবনে এটা অপরিহার্য আমাদের জীবনে দরকার এখন এটার দাম জিজ্ঞেস করা হয়েছে আমার মনে হয় যারা কারোর জন্য কিনতে গিয়েছেন হয়তো কিনে এনেছেন কিন্তু নিজের জন্য ভাই কাপড়ের কাপড়ের দামটা কত এটা কোনোদিন যেটা আমাদের প্রয়োজন আপনি লবণ ফুরিয়ে যাবে লবণ পাওয়া যাবে না এই শুনে গোটা মার্কেটে লবণ শেষ সবল কত বড় খারাপ ওটা মার্কেটের কি লবণ শেষ অথচ জীবনে কাপড়ের কাপড়ের দরকার অপরিহার্য সেটা আজকেও লাগতে পারে কালকেও লাগতে পারে এটার দামটাই শেষ কিনা আমাদের মনেই হয় না যে আমি একদিন ওই কবরের বাসিন্দা হয়ে একবার আমার সভাপতির বাড়ি দিন হয়েছে ওরে বাবা